Big Dia go, Big Dia, yondo karaoke, Big Dia. Mokidoni apa dalago nani, mau ke mokibig day ko riyafan kulus. Kata murder mak না না ଏମିତି ନୁହେଁ ମୁଁ ତାକୁ ଧନ୍ୟବାଦ କହିଲେ ଆଗ ଛାଡିବି এ ভিখারি তো ভিখারি আহা বিক দিয়া গো বিক দিয়া এই অন্ধকার লোককে বিক দিয়া বিক দিলে তোমার পুণ্য হয়েছে বিক দিয়া এ খানাকে বিক দিয়া ও মই খানাতে খানাকে বিক দে বড় তোর ধর্ম হয়েছে বিক দেয়ান তোকে মুই বিক দেবি মোকে ভগবান দেখছি এ ভগবান হ্যাঁ উপরওয়ালা আছে সবকে দেখলানি তুই টেনশন কর নাই তুই हाँ ठीक कथा भोड़ा ऊपर वाला तो सबू के देखलानी मखा के रोई रोई करे मिसा बीच मांगाइलानी তোকে আঁকি আছে ভিক মানুষ নি তুই তোকে আঁকি আছে ভিক মানুষ নি তুই তোকে আঁকি রয়ে করে লাজ লাগে না ভিক মানুষ নি তুই তুই ভগবান কেবে ন দেখে দেখ কই দিলি নি দেখ তুই বলসং শুনি রো আর জানি রো তোর ভিক মাগবার जा দিনকে जा দেখ কি तू जा जा ভগবান আর মাফর দুইটা যাও তোকে কেবে ন দেখত কেবে ন সাথে দেখ কি না তুই ভিক মাই খাই খাই আখা রইছ দেখ দেখ কই দিলি নি দেখ তোকে দেখ কই দিলি নি দেখ তুই বলসং শুনি রো আর জানি রো তোর ভিক মাগবার দিন সে যাইছি কো जा जा तू जा जा বিক দিয়া গো বিক দিয়া এ অন্ধখানা লোককে বিক দিয়া বিক দিলে তোমার পুণ্য হয়েছে আবার এড়ে মাড্ডা বয়ে গেল হামাই করে উঠতে বেড়াচ্ছে বিগ বিয়া গো বিগ বিয়া অন্ধখানা লোকে বিগ বিয়া Alô, मुया लेने की ना तू टेंशन लेना ए तू इसे कणा के जा बिक देख रहा है टेंशन लेना शॉपिंग करवर जा लुआ में दाउन दाने जा देख रहा उसे कणा बिखेरी के nani to rat komol komol lalani bola tuste ya e bolia dislus ni te kana nang ya dek li ni dek